যদি আপনি আপনার কান পরিষ্কার করার জন্য কটন বার্ডস ব্যবহার করে থাকেন তাহলে এর মানে আপনার জীবনে সবচেয়ে বড় ভুল করছেন কিভাবে আসুন ভিডিওর মাধ্যমে জেনে নিন দেখুন আমাদের কানে অটোমেটিক ময়লা হতে থাকে যেটা থেকে কানে ইনফেকশন উৎপাদন করে যদি কারো ব্যক্তি কানে অতিরিক্ত ময়লা জমে যায় যেটা বের করার জন্য আমরা প্রথমে ব্যবহার করি কটন কটন বার্ডস আমাদের কানে থাকা ময়লাকে আরো বেশি ভিতরে ঢুকিয়ে দেয় যেটা আর কোনোদিন ন্যাচারাল ভাবে বাইরে আসতে পারে না যেটার ফলে আমরা কানে কম শুনে থাকি আপনি কটন বার্ডস ব্যবহার করে থাকেন নিচে অবশ্যই কমেন্টে জানান আর কটন ব্রাশ ব্যবহার করা একদমই ব্যবহার করবেন না